এ যেন সত্যিই নববর্ষ দুই উপলক্ষের সম্মিলন প্রথমত চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দের পথ চলা পাশাপাশি দুই বছরের অতিমারির ভয় কাটিয়ে প্রথম উদযাপন এমন উচ্ছলতা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে যেন জীর্ণতাকে পেছনে ফেলে চির নতুনের অবগাহন যাতে প্রকৃতির সাথে উদ্বেলিত দেহ ও মন ভিনদেশি কোনো গান নয় নিজস্ব সংস্কৃতির নানা সুরে সকাল থেকেই মুখরিত হয় প্রিয় অঙ্গন যাতে সামিল হন শিক্ষক ও শিক্ষিকারাও এর আগে সকাল সাড়ে নয়টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা নানা আয়োজনে এতে অংশগ্রহণ করে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার করোনার মধ্যে দুই বছর আমরা তো বাসায় বন্দী ছিলাম দুই বছর টানা পহেলা বৈশাখ উদযাপন করতে পারিনি তো এই বছর এভাবে সুন্দর করে মঙ্গল শোভাযাত্রা বের হতে পারছি র্যালিতে অংশগ্রহণ করতে পেরে তো অবশ্যই অনুভূতি খুব ভালো প্রতি বছর যেন আমরা জড়াবিহীনভাবে আমরা এবং ব্যাধিহীনভাবে আমাদের বাঙালির যে সংস্কৃতি ঐতিহ্য সেটা আমরা উদযাপন করতে পারি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের সবসময় পোষণ করে থাকি সেটা বাস্তবায়িত হবে আমার চাই ভবিষ্যতে আমরা যেন আরও ভালোভাবে করোনা মুক্ত পরিবেশে আরও সুন্দরভাবে আয়োজন করতে পারি শোভাযাত্রাটি পুরাতন ঢাকার রায় সাহেব বাজার ঘুরে এসে শেষ হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভাস্কর ভাদুরী